ইমানের কিছু আহকাম আছে কিছু আরকান আছে যেমন সলাতের নামাজের আরকান আছে আহকাম আছে আমাদের দেশে বাংলাদেশে মানুষ নামাজের আরকান আহকাম সম্পর্কে কিছু জানে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি তাহলে বলে দিতে পারে যে আরকান আহকাম তেরো ফরস যে বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরস আহকাম ছয়টা সাতটা আর কান ছয়টা ভালো কথা আচ্ছা এখন যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানে মজমালটা বলেন তো দেখি বলতে পারে যে আমন্ত বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি যে আমি ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম এখন তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আর কান হাকাম কয় ফরস এটা যখন জিজ্ঞাসা করবেন দেখবেন যে এই দেশের নিরানব্বই ভাগ মুসলিম শুনেই নেই যে ইমানের আবার আহকাম আর কান কি নামাজের আর কান আকাম আছে ইমানের আবার আর কান আকাম থাকে নাকি কিন্তু নামাজের আর কান আকাম জানার চাইতে একজন মুসলিমের জরুরি ইমানের আর কান আকাম আগে জানা কারণ ইমানে যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল বিশুদ্ধ হয় না কারো যদি ইমানের মধ্যে কুফর থাকে সেরেক থাকে বেদাত থাকে এই লোক যত নামাজ পড়ুক তার নামাজে আল্লাহর কাছে কবুল হবে না তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে নামাজের আরকান আকাম জানার আগে তার উপরে ফরজ ইমানের আরকান আকাম জানা আউ্বাল ওয়াজেবিন আলাল আবিদে মারফাতুর রহমানে বিত্তাউহিদে বান্দার উপরে প্রথম ফরজ সবচেয়ে বড় ফরজ সেটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের তাওহিদ সম্পর্কে জানা আল্লাহর একত্রবাদ সম্পর্কে জানা তা একত্ববাদ সম্পর্কে জানতে গেলেই ইমানের আহকাম জানতে হবে আর কান জানতে হবে তা আমরা গত আলোচনায় আহকাম আলোচনা করছি আজকে আসি আর কান আর কান মানে ইমানের ভিতরের জিনিসগুলো ওগুলো হলো ইমানের বাহিরের জিনিসগুলো মানে ইমান আনতে হলে ইমানটা পরিপূর্ণ হইতে হলে ওই বাহিরের নয়টা জিনিস আমরা আলোচনা করছি এই নয়টা জিনিস সহকারে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই জিনিস নয়টা জিনিস সহকারে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেয় তাহলে তার বোঝা যাবে সে ইমান আনছে ওই নয়টা জিনিসের একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তার ইমান আসবে না সে যতই লাহিল্লাহ বলুক যতই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা দিক তার ইমান হয়নি ঠিক ভিতরের ছয়টা জিনিস কানুল ইমান হলো ছয়টি এই ছয়টি জিনিস যদি একটা জিনিস অনুপস্থিত হয় বা একটার মধ্যে কোনো গণ্ডগোল থাকে তাহলে তার সলাৎ হবে না তার ইমানে হবে না যেমন ইমানের রোকনগুলার মধ্যে যদি একটা রোকন বাদ যায় নামাজের যে ছয়টা ভিতরে রোকন আছে এই ছয়টা রোকনের একটা রোকন যদি বাদ যায় তাহলে তার নামাজে বাতিল ঠিক ইমানের যে ছয়টা রোকন এই ছয়টা রোপণের একটা রোকন যদি বাদ যায় তাহলে তার ইমানে বাদে তার ইমানে নেই এই ছয়টা রোকন কি কি এই ছয়টা রোপণের বর্ণনা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একসাথে দিয়েছেন হাদিসে জিবরিল আলহি সালামের মধ্যে সহি আল বুখারি এবং সহি মুসলিমে একটা প্রসিদ্ধ হাদিস আছে যে হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল আলহিসাল্লাম মানে একদিন জিবরিল আলহিসাল্লাম আসছেন মানুষের আকৃতিতে মানুষের সুরতে এসে নবী সাল্লা সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লা সাল্লামের সামনে গিয়ে বসলেন এরপরে নবী সাল্লা সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ইসলাম যা আমাকে একটু ধারণা দেন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস আর দ্বিতীয় প্রশ্নটি ছিল আখবিরিনি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে ধারণা দেন ইমান কাকে বলে ইমান কি জিনিস তখন আল্লাহ রসুল সাল্লি ইসলাম ইমানের সংজ্ঞা দিতে গিয়ে ছয়টি জিনিসের কথা বলছে নবী সাল্লাহ সাল্লাম বললেন আন্তমিনা বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউমিল আখের এতটুকু বলছেন এইটাকেই নবী সাল্লাম বললেন যে এটাই হলো ইমান জিবরিল আলহিসাল্লাম বললেন সদাক্তা আপনি একেবারে ঠিক বলছেন সঠিক কথাটা বলছেন মানে এটার মধ্যে বিন্দুমাত্র ভুল নাই তাহলে এইখানেই নবী সাল্লা সাল্লাম ইমানের ছয়টি রোকন বর্ণনা করছে এক নম্বর রোকনটা হলো আল ইমানুবিল্লা আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি ইমান দুই নম্বর আল ইমান বিল মালা ইকা মালা ইকাদের প্রতি ইমান তিন নম্বর আল ইমান বিল কুতুব আসমানি সমূহের উপরে ইমান চার নম্বর আল ইমান বিল রসুল নবী এবং রাসুলদের উপরে ইমান পাঁচ নম্বর আল ইমান বিল ইয়মিল আখের আখেরাতের উপরে ইমান ছয় নম্বর আল ইমান বিল কাদার তাকদিরের উপরে কাদারের উপরে ইমান এই ছয়টা ইমানের ছয়টা রোকন কিন্তু আমাদের দেশে একটু একটা বেশি আছে আমরা ইমানে মুফাসাল আছে না আমাদের বাংলাদেশে ইমানে মুফাসালের মধ্যে সাতটা আছে এর সাথে আরেকটা আছে ওইটা কি বলেন তো দেখি ওয়াল বা আছে বাদাল মাউত আসলে ওইটা আলাদা কিছু না ওইটাই ছয়টার মধ্যেই আছে আল ইয়মিল আখের ইমান বিল ইয়মিল আখের পাঁচ নম্বর যেটা আখেরাতের উপরে ইমান ওই আখেরাতেরই একটা অংশ হইল ওয়াল বাসে বাদাল মাউত ওয়ালবাসে বাসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরুত্থান তো মৃত্যুর পরে পুনরুত্থানটা তো এটা আখেরাত এই জন্য এটা আলাদা না এটা আখেরাতের ভিতরে একটা জিনিস তবে কোনো কোনো হাদিসে মানে ইয়মুল আখেরটাকে ওয়ালবাসে বাদাল মাউত বলছেন নবী সালাম কিন্তু যেই হাদিসে ওয়ালবাসে বাদাল মাউত আছে সেই হাদিসে ইয়মুল আখের নাই যেখানে ইয়মুল আখের আছে সেখানে ওয়ালবাসে বাদাল মাউত নাই তো কেউ কেউ দেখছেন যে কিরে কোনো হাদিসে আখের আছে কোনো হাদিসে ওয়ালবাসে বাদাল মাউত আছে এই জন্য দুইটাকে আলাদা দুইটা বানায় ফেলছেন কিন্তু দুইটা মূলত এক জিনিস দুইটা একটাই তো এই জন্য ইমানের রোকন হলো ছয়টি আর ইসলামের রোকন হলো পাঁচটি আর কানুর ইসলাম হলো পাঁচটি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজে বর্ণনা করছেন বনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা হলো এক নম্বর এক নম্বর ইসলামের রোকন হলো যে এই সাক্ষ্য দেওয়া শাহাদা দেওয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এটা সাক্ষী দেওয়া এটা হলো এক নম্বর রোকন দুই নম্বর রোকন ওয়া একামিস সলাহ সলাপ কায়েম করা তিন নম্বর রোকন ওয়া ইতা ইজাকা জাকাত আদায় করা চার নম্বর রোকন ওয়াল হাজ হজ্জে বাইতুল্লাহ পাঁচ নম্বর রোকন ওয়া সাউমে রমাদান চার নম্বর আর পাঁচ নম্বর কোনো হাদিসে একটা চার নম্বরে আর একটা পাঁচ নম্বর মানে আগে পরে আছে কোনো জায়গায় চার নম্বরে সাওম পাঁচ নম্বরে হজ কোনো জায়গায় চার নম্বরে হজ পাঁচ নম্বরে সিয়াম এই পাঁচটা হলো আরকানুল ইসলাম ইসলামের পাঁচটা রোকন তাহলে নামাজের একটা রোকন বাদ গেলে যেমন তার নামাজ বাতিল একজন মুসলিমের এই পাঁচটা রোকনের একটা রোকন বাদ গেলে তার ইসলামও বাতিল বুঝতে পারছেন এই আরকানুল ইসলাম না বোঝার কারণে এই দেশে মানুষ নামাজ না পড়িয়েও সে মুসলিম থাকে নামাজ পড়ে না কিন্তু তার ইমান ঠিক আছে মুসলিম ঠিক আছে সে পরিপূর্ণ পাক্কা মুসলমান তারপরে জাকাত দেয় না মুসলিম তাও সে মুসলিম আছে তারপরে সিয়াম পালন করে না তাও মুসলিম আছে হজ করে না সামর্থ্য আছে তাও মুসলিম আছে অথচ তাকেই মাসালা জিজ্ঞাসা করেন যে নামাজের ছয়টা রোকন আছে ভিতরে ছয়টা রোকন নামাজের রোকনগুলো বলেন দেখি কি কি বলতে পারেননি নামাজের ভিতরে কি কি এক নম্বর কেয়াম কেয়াম জি তাকবির তাহারিমা কেয়াম রুকু কারাত কারাতও একটা রুকু সাজদা শেষ বৈঠক জি কয়টা হয়েছে ছয়টা এই ছয়টার মধ্য থেকে একটা আপনি বাদ দিয়েছে নামাজ হবে রুকু করেন নাই বাকি সব করছেন নামাজ হবে সব করছেন সেজদা করেন নাই সব করছেন কারাত পড়েন নাই কোন সুরাল পাতেও পড়েন নাই কিচ্ছু পড়েন নাই কিন্তু বাকি সব ঠিক মতো করছেন তাহলে নামাজ যেমন বাতিল ইসলামের পাঁচটি রোকনের একটা রোকন যদি কেউ বাদ দেয় তার ইসলামও বাতিল কিন্তু মানুষ এই আরকানুল ইসলাম বোঝে না আরকানুল ইসলাম সম্পর্কে জ্ঞান নেই